তিমির রাত্রি এসা রাজান শুনি দূর মসজিদে প্রিয়হারাকার কান্নার মতো এবুকে আসিয়া বিধে আমির উল মুমেনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন তাকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী ও যান ও কি পাপিয়ার ডাক ও কি চকরির গান মুয়াজ্জিনের কণ্ঠে ও কিও তোমারই সে আহ্বান আবার লুটায় পড়ি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি উমার ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলোক্ষীন শুধু অঙ্গুলি হেলনে শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের দিয়াছিলে ফেলি মোহাম্মদের চরণ যে শমশের ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি আর একবার আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি পরনি নুয়ে ঊর্ধ্বেরে যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারা ভুঁয়ে শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম দূর হতে সব ছুঁইতে পারেনি পদ সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথবাহী জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে উমর যদি কো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে হায় রে হায় রে আধেক ধরার মালিক আমির উল মুমেনিন শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি একটি মশকে একটুকু পানি খোরমা দু তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন যাতে খই সম ফোটে বালুকা মরুর পরে কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্তে ভাই পরেশান বড় হয়েছ চলিয়া এইবার আমি যাই উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উঠে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে ভৃত্য দস্ত চুমি কাঁদিয়া কহিল উমর কেমন আদেশ করো তুমি উষ্ট্রের পিছে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি খলিফা হাসিয়া বলে হ্যাঁ, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তোরে কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা চরিল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী জানি না জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কি না কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববিনা জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণী কুকারে ভয় সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয় মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান তাই মহাবীর খালদেরে তুমি পাঠাইলে ফরমান সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা বিশ্ববিজয়ী বীরেরে শাসিতে এতটুকু টলিলে না মানব প্রেমিক মানব প্রেমিক আজিকে তোমার ঈশ্বরী মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভাবরী নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়েরে ঘিরিয়া ক্ষুদাতুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায় উনানে শূন্য হাঁড়ি চড়াইয়া কাঁদিয়া আকুলে চায় শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে বায়তুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এ ভার আমি বহিব সোজা রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিতেছে আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীথ রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙিনাতে এত যে কোমল প্রাণ করুণার বসে তবু গো ন্যায়ের করণিক অপমান মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছ দোররা মেরেছ পুত্রে তোমার চোখের পরে ক্ষমা চাহিয়াছি পুত্র বলেছ পাষাণে বক্ষ বাঁধি অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছি অপরাধী আবু শাহমার করে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে একটি মাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে হে খলিফাতুল মুসলেমিন হে চিরধারী সম্রাট অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ মানুষেরা তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই তাই তোমারই এমন চোখের পানিতে সরিগ সর্বদাই